মানে আমানা বিল্লাহি অবি রাসুলিহি আপনারা কি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনেননি আমরা সবাইকে মুসলমান নয় তার মানে আমরা হলাম প্রথম ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছি তারপরে ও আকামুসালাহ এবং যারা পাচক্ত নামাজ কায়েম করে এখন অল্প হাত উঠবে যারা পাচক্ত সালাত আদায় করেন দেখেন আপনি দুই নাম্বারে পৌঁছে গেছেন ও আকামুসালাহ পাচক্ত সালাত আদায় করবে ও সামা রামাদানা রমজান মাসের সিয়াম পালন করবে এই তিনটা কাজ এই কাজ তিনটা যদি কেউ ব্যক্তি করে দেখাতে পারবে কানা হাক্কান আল্লাহ আইউদাহিলাহুল বলছে এটা আল্লাহর উপরে হক আল্লাহ বলছে এটা আমার উপরে ফরজ হয়ে গেছে আমি ওকে জান্নাত দেবই দেব রাসুসলাম বলছেন কেন হাক্কান আল্লাহি আইউদাহিলাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে জাহাদা ফি হা হাজারা আউ জালাসা ফিল আরদিল্লাতে উলিদা ফিহা সেই ব্যক্তি তার ঘরের ভিতরে বসে থাকুক সে জিহাদে যাক আর না যাক সে হিজরত করুক আর না করুক সে তার ঘরে বসে যদি পাচক্ত সালাদ আদায় করতে পারে সে যদি সিয়াম রাখে আর আল্লাহর বান্দা হয় তার মানে যেই এলাকার লোক আপনি সেই এলাকা ছেড়ে আপনি হিজরত করেন নাই রাসুসলামের সাথে জিহাদও যান নাই কিন্তু আপনার এলাকায় বড় হয়েছেন এলাকায় মরে গেছেন কিন্তু আপনি কি করেছেন আল্লাহর ইবাদত করেছেন সালাম আদায় করেছেন রমজান মাসের সিয়াম আদায় করেছেন আপনি জিহাদ না করলেও রাসলাম বলছেন কানা হাক্কান আল্লাহি আয়ুদাহিলাহুল জান্নাহ আল্লাহর উপরে লাজিম হয়ে গেছে আল্লাহকে জান্নাত দেবেই দেবে আর তিরমিজির ভাষাটা কি বলা হয়েছিল ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াগফিরাহু আল্লাহর উপরে এটা ফরজ হয়ে গেছে আল্লাহ লাজিম করে নিয়েছে আইয়াগফিরালাহু আল্লাহ তারা সমস্ত পাপকে মাফ করে দেবে এটা ফরজ হয়ে গেছে মাত্র তিনটা কাজ আপনি আল্লাহর বান্দা আপনি পাচক তো সালাত আদায় করবেন আর আপনি রমজান মাসের সিয়াম রাখবেন এটা তো আমাদের সবার জন্য এই তিনটা কাজের মধ্যে মহিলারও সামিল মহিলারও যদি তিনটা কাজ করে সামিল কিন্তু আপনার থেকে মহিলাদের পার্থক্যটা কি জানেন আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের মর্যাদাটা কি এই ক্ষেত্রে সুবহানাল্লাহ আপনি আল্লাহর দয়া দেখেন আল্লাহ নারীদের উপরে কত বড় এহসান করেছে আমরা যদি পাচক্ত নামাজ পড়ি আর সিয়াম রাখি তাহলে আমাদের জন্য জান্নাতের মাত্র দুইটা দরজা খুলবে একটা হচ্ছে সালাতের দরজা আর একটা হচ্ছে সিয়ামের দরজা কিন্তু এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে আল্লাহর জন্য তাকে দুইটা নয় জান্নাতের আটো দরজা খুলে দেবে আটো দরজা খুলে দেবে হাদিসে কি আছে ভাষাটা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কালা ইয়া রাসুল্লাহ বলেছেন এজা সাল্লাতিল মার আতো খামসাহা যদি কোনো মহিলা পাচক্ত সালাত আদায় করে এজা সাল্লাতিল মার আতা খামসাহা ও সামাত শাহারাহা এবং সে যদি রমজান মাসের সিয়াম পালন করে ও হাফিজাত ফারজাহা ও আহসানাত ফারজাহা দুইটা ভাষা আছে সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে আর লজ্জাস্থানের সুরক্ষা যদি করে তার মানে কয়টা হলো পাঁচক্ত সালাত একটা রমজান মাসের সিয়াম দুইটা আর যদি তার স্থানের হেফাজত করে কয়টা হলো তিনটা আর চতুর্থ নাম্বারটা কি ও আতাত বালাহা যদি তার স্বামীর আনুগত্য করে এখন যার স্বামী নাই একটা বন্ধু কিনা যার স্বামী আছে একটা বাড়বে তাহলে মানে স্বামীর আনুগত্য করাটা একটা দায়িত্ব তাহলে চারটা দায়িত্ব যার স্বামী নাই তার তিনটা দায়িত্ব মানে আমাদের প্রত্যেক ওই মেয়েদের যারা মেচিউর হয়ে গেছে যারা সাবালিকা কিন্তু এখনো বিয়ে হয়নি বা ওই সমস্ত মা বোনরা যারা বিয়ে হয়েছিল প্রাপ্ত বা বিধবা হয়ে আছে যাদের এক কথায় স্বামী নাই পৃথিবীতে এদের সংখ্যা কম না বেশি বেশি স্বামী আছে এমন মহিলার চেয়ে স্বামীহীন মহিলাদের সংখ্যা সব থেকে বেশি তালাকপ্রাপ্তা বিধবা এবং কুমারী এখন বিয়ে হয়নি এদের সংখ্যা সব থেকে বেশি তার মানে তাদের একটা দায়িত্বই নেই তাদের দায়িত্ব মাত্র কি আটটা দরজা দিয়ে ঢোকার পাচক্ত সালাদ পড়বে রমজান মাসের সিয়াম রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে দেখাতে পারে রাসুসলাম কি বলছেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কি লালাহা উদ খেলিল শেখ তাকে আটটা দরজা খুলে দিয়ে বলা হবে তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুহানাল্লাহ এই হাদিসটা কে বর্ণনা করেছে মোসাদে আহমদ রয়েছে এক হাজার ছয়শো একষট্টি এবং সাহি ইবনু হিব্বানে আছে চার হাজার একশো তেষট্টি এবং সাহি আর তার্গিব আর তারহিবের মধ্যে আছে এক হাজার নয়শো একত্রিশ মিসকাতেও হাদিসটি আপনি পেয়ে যাবেন তিন হাজার দুইশো চুয়ান্নতে রয়েছে জান্নাত পাওয়াটা কি খুব বড় কোনো ব্যাপার খুব বড় কোনো ব্যাপার মাত্র আপনি আল্লাহর বান্দা পাঁচক্ত সালাত আদায় করেন রমজান মাসের সিয়াম পালন করেন এই একটা মাসের রমজান যদি চলে যায় আপনি আগামী যদি এগারো মাসও সিয়াম রাখেন আপনি সেই মর্যাদা হাসিল করতে পারবেন পারবেন না অতএব মাত্র একটা মাসের রমজান প্রত্যেকটা মা বোনদের জন্য আটটা দরজা খুলে রাখার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আটটা দরজা আর আপনাদের আমাদের জন্য যদি আমরা এই কাজগুলো করি আল্লাহ বলছেন আমার উপরে দায়িত্ব এটা বান্দা তোর যত পাপ থাকুক না কেন আমি তার পাপকেও ক্ষমা করব এবং তোকে আমি জান্নাত দেবই দেবো এটা আল্লাহ ওয়াদা করেছেন